Hmm, itu ya. Ini pangkat dok. Hmm. Ini Masih Hmm. জি দেন দেন বাইরে বই এ সালাম ভাই মোকে সেই বড় মাছের খাওয়ানটা এই জায়গায় একটু দেন ছবি তো ছবি মানে পুড়ে বুঝে মাছ দেখে কই আমার পাঁচশো তো আছে পাঁচশো ভিডিও করিও আইবেন আইবেন আইবেন

মানে মাছের ডর আগের বৈশাখ রাখতে পারে কে ও পাশে তো এই তো আইছে সবাই বিক্রি ও না না খাবার জন্য মুরগির খাবারই হ্যাঁ, যথেষ্ট এত শখ করে দিয়ে খান বস্তা আনি এমনি এমনি মাথা খাওয়ান দিন মনে করো বড় আইন আইন আইন আইন আইন আমি তো জানি ও নামে যাও কাছে হ্যাঁ তোমার খাই খেলা